আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমাদের এই মা গত কিছুদিন আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হন উনি বেশ কিছু সমস্যা নিয়ে উনি ভর্তি হন মূলত ওনার সমস্যাটা ছিল ওনার শোল্ডার শোল্ডারের প্রবলেম ছিল ওনার সার্ভাইকেলের প্রবলেম ছিল এবং ওনার লাম্বার এবং কোমরেও প্রচন্ড ব্যথা ছিল এই কিছু কমপ্লিকেশন নিয়ে উনি আমাদের এই হসপিটালে ভর্তি হন পাশাপাশি ওনার হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল পিএলআইডির জন্য ওনার স্বাভাবিক জীবন একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল কোনো কাজ করতে পারতেন না জীবন প্রায় অচল হয়ে গিয়েছিল সেই মানুষটা এই ডিপিআরসি হসপিটালে এসে যখন চিকিৎসা নিয়েছেন কেমন আছেন দর্শক আসুন একটু কথা বলি আমার এই পেশেন্টের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু বলেন হাসিনা বেগম হাসিনা বয়স কত আপনার বয়স লগে 57 তা ইসি দিয়ে 52 বছর দিছে আচ্ছা বাসা কোথায় আপনার আচ্ছা আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে আপনি যে হসপিটালে এসেছিলেন আজকে কততম দিন আপনার পনেরো দিন পনেরো দিন দর্শক প্রথম যখন উনি আমাদের কাছে এসেছিলেন কতটা মিজারেবল অবস্থা ছিল ওনার এবং কতটা কষ্টের ছিল আসুন দর্শক একটু দেখে আসি আমার সমস্যা লগে এই ঘাড়ে ব্যথা তি সমস্যা জ্বালা মেরুদণ্ড রাড়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে যে পিআরপি করেছি এই হাত নাড়াতে পারি না এই একটা আগে হয়েছিল পিজিতে জয়েন্টে ইঞ্জেকশন দিয়ে এই একটা একটু ভালো হয়েছে আর এই উঁচুও করতে পারি না ই করতে পারি না এদিক ওদিক পায়জামানাটা নিয়ে উঠেও করতে পারি না ওই বেসিংয়ের পানি ওইটা ধরেই করতে পারি না আর ব্যথা মানে এই পাততে মাথা পর্যন্ত এই ব্যথা আমার এই ব্যথা ব্যথা এলোকে আমার প্রথমে এলোকে বয়স যখন তেরো চোদ্দ বছর তখন একটা ওই ঘরের একটা খুঁটি পুঁতা গাছের কি গিরে ওইটা আর কি জোর করে টাইনে উঠে নিয়ে মেরুদণ্ডের আড়ে এলোকে জিলিক মারে উঠে ব্যথা সেই সময় একটা নিঃশ্বাস দম আটকে আসছিল হলো প্রথম ওই জায়গায় ব্যথা পাইলাম তারপরে তো ওই বাচ্চা দেওয়ার পরের তো বুকি ব্যথা বুকি ব্যথা এই এক্সরে করেছি ওষুধ ওষুধ খাইছি কোনোটাই ওই একটু কম পড়ে আবার আর এখন তো ওই সমস্ত দেহে বীজ ব্যথা এই এদিক তুলি আর ফিরে আবার এইদিক আর ফিরে নিতে পারি না আবার খানিক সময় এনে কেনার তাহলে কিছু দিয়ে তো একটু রাখলাম আবার যদি একটু এদিক যাই আর আজকে আমার প্রথম দিন আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই দেখলেন তো আর আজকে আমরা একটু জানবো আজকে পনেরো দিন পরে পনেরো দিনের ট্রিটমেন্টে আজকে আমার রোগী কেমন আছে একটু ওনার মুখ থেকে আমরা একটু শুনবো আসসালামু আলাইকুম মা আজকে আপনার পনেরোতম দিন শেষ এই কয়দিন আপনার ট্রিটমেন্ট হয়েছে যেটাকে আমরা রিহাব ট্রিটমেন্ট বলি সো এই রিহাব ট্রিটমেন্টের পরে আজকে আপনার অবস্থাটা কি অনেকটা ভালো আপনি একটা সময় হাত উপরে তুলতেই পারতেন না এখন হাত কতটুকু তুলতে পারেন আপনি বেশ তুলতে পারতেছি অনেকটুকু তুলতে পারেন হ্যাঁ আচ্ছা সেই হাতের অবস্থা কি আপনার এখন হাঁটুতে কমছে এখন মোটামুটি ভালো আছে আপনার সেই কোমরের ব্যথা ঘাড়ের ব্যথার অবস্থা কি আলহামদুলিল্লাহ বেশ অনেকটা ভালো আছে স্বাভাবিক হাঁটাচলা করতে পারতেছি সব কাজই আগের মতো করতে পারতেছি আপনার কি মনে হচ্ছে যে আপনি এখন বাসায় গিয়ে আগের মতো করে অনেক কাজই করতে পারবেন যে কাজগুলো আপনি কিছুদিন আগে করতে পারতেন না মনে তো হচ্ছে সেটা আমি এক্সারসাইজ করলি বাসায় দিয়ে আরো অনেক ভালো সবকিছু আগের মতো করতে পারতেছি স্যার যে আপনাকে প্রথম দিন কথা দিয়েছিলেন যে ভর্তি হন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন স্যার তার কথা রেখেছেন হ্যাঁ রেখেছে আমাদের দর্শকদের জন্য কিছু বলেন আপনি হ্যাঁ স্যার অনেকেই চেষ্টা করছে অনেকেই ভালো এবং বছর পর বছর সেই কান্না ওনার চলেছে এবং সেই কষ্টের কথাগুলো যখন এখনো মনে পড়ে বিভীষিকার মতো ওনার অন্তরে সেগুলো জ্বলতে থাকে তো সেই কষ্টটা থেকে আলহামদুলিল্লাহ এখন মুক্ত আছেন সুস্থ আছেন আজকে সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন দোয়া করবেন আমার এই মায়ের জন্য যাতে উনি বাকিটা জীবনে এমন সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন আর দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটাল পরিবারের জন্য ডিপিআরসি হসপিটালের জন্য ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ও rehab physio specialist DP R C hospital limited Shyamoli ring road আমি এখন যে রুগী নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের একজন সম্মানিত রুগী দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে আমাদের কাছে এসেছেন এবং ওনার বাড়ি মূলত নারায়ণগঞ্জ উনি বাহান্ন বছর বয়সের একজন আমাদের বয়োজ্যেষ্ঠ মহিলা হাসিনা বেগম উনি বেসিক্যালি একজন হোম মেকার যারা আমাদের আমরা বলি আর কি হাউস ওয়াইফ আসলে হোম মেকার তো উনি দীর্ঘদিন ডায়াবেটিস হাই প্রেশার এইসব রোগে আক্রান্ত ছিলেন এবং আঘাতপ্রাপ্ত হয়ে উনি আসলে আমাদের এখানে আসেন আমরা যেটা পাই ওনার ডায়াগনোসিসটা তার আগে ওনার আসলে সমস্যাটা আমি বলি উনি কোমর ব্যথা এবং পায়ের দিকে ব্যথা যেত ঘাড় ব্যথা হাতের দিকে ব্যথা যেল চলে যেত প্রায় আট নয় মাস ধরে বুকে ব্যথা ওনার হাঁটু ব্যথা উনি উঠবস করতে কষ্ট হতো হাত উঠাতে পারতো না চুল বাঁধতে কষ্ট হতো রাতে ঘুমাতে গেলে উনি হাত ধরে রাখতে পারতো না হাতকে এভাবে উঠে রাখতে হতো হ্যাঁ এক প্রকার মানসিক রুগী হিসাবে উনি আমাদের কাছে আসে ব্যথা বেদনায় মানসিক ডিসেবিলিটি নিয়ে উনি চিল্লাচিল্লি হ্যাঁ কষ্ট ওনার কষ্ট নিয়ে থাকতে পারতেছিল বিভিন্ন জায়গায় ঘুরতেছে বিভিন্ন ওষুধ খাচ্ছে বিভিন্ন থেরাপি নিচ্ছে আকু পাংচার করছে একদিন ভালো থাকে দুই দিন খারাপ এইভাবে তো আমরা ওনাকে আসলে কিভাবে চিকিৎসাটা দিলাম <clears throat> সেটা আপনারা রুগীর মুখে অলরেডি শুনেছেন এই সমস্যাটা আসলে আগে আমরা ওনার ডায়াগনোসিসটা ক্লিয়ার করি উনি প্রি প্রি মানে আরও কিছু মরবিডিটিস ছিল ওনার যেমন হাই হাই প্রেশার ডায়াবেটিসে আক্রান্ত ছিল ওনার আমরা পেলাম ওনার অস্ট্রিয়াথাইটিস হাঁটুতে হাড় ক্ষয় রোগ এবং PLID L three four five S one এবং পিআইডি ঘাড়ের ডিক্স প্রলাপস আমরা ঘাড়ের ডিক্স প্রলাপসে পিআইডি বলে থাকি এবং কোমরের ডিক্স প্রলাপসে প্রলাপস লাম্বার ইন্টারপ্রেটেবল ডিক্স সেটা হচ্ছে সি ঘাড়েরটা হচ্ছে C three four five six এবং স্পন্ডালোসিস সেটা এইজিং প্রসেসজনিত বয়সজনিত হার ক্ষয় ছিল তো আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা টিম অ্যাপ্রোচের মাধ্যমে রিহ্যাব টিম আপনারা জানেন আমাদের ডিপিআরসে আমরা বিভিন্ন স্পেশালিস্ট একসাথে কাজ করি আমাদের বিভিন্ন ডাক্তার আছে medicine specialist cardiologist gynaecologist skin এবং ভেনারাল ডিজিজ স্পেশালিস্ট আমাদের অ্যানেস্থিশিয়ান আমাদের বিভিন্ন টিম ওয়ার্ক আকুপাংচারিস্ট হ্যাঁ বিভিন্ন টিম ওয়ার্কের মাধ্যমে আমরা এখানে আসলে কাজ করে থাকি এই যে কম্বিনেশন টিম ওয়ার্ক এবং ডিফারেন্ট আমাদের অত্যাধুনিক বিভিন্ন আমরা সারা ওয়ার্ল্ডের রিনাউন্ড বিভিন্ন অথেন্টিক এবং এফডিএ অ্যাপ্রুভড বিভিন্ন যন্ত্রপাতি মেডিকেল অ্যাপারাটাস আমরা ইউজ করি যেগুলো আপনার এই সকল রোগের অনেক ভালো চিকিৎসা এবং উনি আলহামদুলিল্লাহ উনি আবার টেস্ট করে দেখেছেন এখানে যে আর প্রবলেম হচ্ছে না যখন অনেক দিন মোটামুটি অনেক দিন উনি ছিল এবং উনি আলহামদুলিল্লাহ এখন ভালো তো আসলে কোমর ব্যথা ঘাড় ব্যথা এই সকল রুগীর ক্ষেত্রে আপনাদের আর্গোনমিক্স জানতে হবে হোয়াট ইজ দ্য আর্গোনমিক্স আমার যে ফাইলটা আছে ফাইলটার পিছনে দেওয়া আছে ফেসবুক পেজ আমার এখানে পেজে আর্গোনমিক্স ছবি দিয়েছি প্রতিনিয়ত আমরা দিচ্ছি হ্যাঁ আমাদের পেজটা ফলো করতে থাকেন এখান থেকে যে ডাটাগুলো দিচ্ছে এগুলো একটু ফলো করেন ইনশাল্লাহ এই জাতীয় ব্যথা থাকলেও কমে যাবে বা হলেও আপনারা অন্তত কি করতে পারবেন কি করলে ভালো থাকবে প্রিভেনশন করতে পারবেন ফেস ইউটিউবে আমি প্রচুর ভিডিও দিয়েছি ফেসবুক পেজে একটু আগে গিয়ে দেখতে হবে ঘাড় ব্যথার ব্যায়াম কোমর ব্যথার ব্যায়াম এবং এই নিয়মগুলো মেনে চলতে হবে আসলে রোগ বালা মুসিবত এগুলো আসবেই মেনে নিতে হবে পাশাপাশি ভালো চিকিৎসার চেষ্টা করতে হবে এবং যে চিকিৎসা দীর্ঘদিন এবং অথেন্টিক এই জাতীয় চিকিৎসা আপনাদের নেওয়ার চেষ্টা করতে হবে সবাই ভালো থাকবেন আমাদের ডিপিআরসি টিমের সাথে জন্য দোয়া করবেন আমাদের রুগীদের জন্য দোয়া করবেন আল্লাহ